আমি আপনাদেরকে আর কয়েকটা মিনিট সময় নিব নিয়ে আপনাদের একটু ঘুম ভাঙ্গাতে হবে ঘুম ভাঙ্গাতে হবে কেন আমাদের আমরা ধর্মীয় মতবাদ সম্পর্কে বুঝি অনেকটাই বুঝি না অনেকটাই বুঝি এই মতবাদ আমুল করা যাবে না এটা শিয়া মতবাদ এটা খারেজি মতবাদ এটা মুরজিয়া এটা আশারি এটা মাতরুদি এটা জাহমিয়া এটা জাবরিয়া এটা মোতাজিলা অনেকটাই এখন বোঝার চেষ্টা করি কিন্তু আমাদের ভিতরে তাগুতি মতবাদ ঢুকে আছে যেখান থেকে আমরা বের হতে পারছি না আমরা বারবার বলছি শুনুন কবর পূজা এটা শিরিক না তাওহিদ উত্তর দেন শিরিক না তাওহিদ কবর পূজা হারাম না হালাল হারাম সন্দেহ আছে তাগুতের পূজা এটা হালাল না হারাম হারাম তো হাই হাই আমরা তাগুত চিনি না কেন মাঝে মাঝেই বক্তব্যে বলি যেদিন আমরা কবর পূজা পীর পূজা মাছ পূজা গাছ পূজাকে যেমন শিরিক মনে করি যেমন যেমনভাবে শিরিক মনে করি ওই রূপভাবে যখন আমরা তাগুতের পূজাকে শিরিক মনে করব সেই দিন আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করবেন এবং এ দেশে তাওহিদ প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ কিছু মানুষ বুঝেন কিছু মানুষ বুঝেন আপনাকে বলি দুইশো চল্লিশ নম্বর হাদিস দারিমির মধ্যে এসেছে রসুল সাল আলহি আসাল্লাম একদিন বসে আছেন তো জাবের রদিয়াল্লাহ আনহ তিনি বর্ণনা করছেন জাগা ওমর উবনুল খত্তাব বিনুস তাওরাত ভালো করে বোঝার চেষ্টা করুন ওমর রদিয়াল্লাহ আনহ তাওরাতের একটা নুসখা নিয়ে আসলেন ফাজালা ইয়াকরা তিনি পড়তে লাগলেন কি করছেন কি পড়ছিলেন কি পড়ছিলেন তাওরাত পড়ছিলেন কার উপরে নাজির হয়েছিল তাওরাত কার উপরে নাজির হয়েছিল মৌসা আলাহ সাল্লামের উপরে ঠিক আছে তো সাল্লাম পড়ছে জাহাদ এই নুসখা তুমি না তাওরাত আল্লাহ রসুলের তাওরাতের নুসখা আমি নিয়ে আসলাম এই কথা বলে পড়া শুরু করলো তখন আল্লাহ রাসুলের রাগে সিহারাটা বিবর্ণ হয়ে গেছে বিবর্ণ হওয়া মাত্রই আবু বকর বলছেন আপনার ধ্বংস হোক আপনার ধুলিস্বাত হয়ে যায় ছি ছি ছি আর তারা মাবি অজি রসুলিল্লাহ সাল্লাম রাসুলের সিহারার দিকে তাকিয়ে দেখেন তো অবস্থা কি হয়েছে ওয়াজহি সাল্লাম ওমর চেহারার দিকে দেখেই চেহারার দিকে দেখেই বলে উঠেছেন ইসলামে আউযু বিল্লাহি মিন রাসূলি আমি আল্লাহর অভিশাপ থেকে আল্লাহ রাসূলের বদদোয়া থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমরা আল্লাহকে রব হিসাবে পেয়ে ইসলামকে দিন হিসাবে পেয়ে মোহাম্মদকে নবী হিসাবে সন্তুষ্ট হয়েছি দেখেন অবস্থাটা কি আচ্ছা উমর রদে আল্লাহ কি আমল করেছিলেন না শুধু পড়ছিলেন শুধু পড়া শুরু করেছেন তাই আল্লাহ রাসুলের চেহারা বিবর্ণ হয়ে গেছে একেবারে এমনই বিবর্ণ হয়েছে এরপরে ওমর রাজন চুপে গেছেন আল্লাহ রাসুল গর্জে উঠে বলছেন ওই সত্তার কসম করে বলছি যার হাতে মোহাম্মদের প্রাণ রয়েছে আমি কসম করে বলছি লাউ বাদা আলাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল শোনো শোনো তাওরাত না এই তাওরাতের কে দাম দেয় তাওরাত না শোনো এই তাওরাতের কোনো দাম নাই রাখো তোমার তাওরাত বিকৃত তাওরাত লাউ বাদা আলাকুম মুসা যদি তোমাদের কাছে এখন মুসা আলাইহিস সালাম আসেন আর তোমরা যদি মুসা আলাহিসাল্লামের অনুসরণ করো আর আমাকে যদি বাদ দাও এখন যদি স্বয়ং মুসা আলাহিসাল্লাম আসেন তোমরা যদি তার আনুগত্য করো আর আমাকে যদি বাদ দাও তোমরা অবশ্যই জান্নাতের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়ে যাবে শোনো যদি আজকে মোসা আলাহিসাল্লাম জীবিত থাকতেন আনি তিনি আমারই আনুগত্য করতেন এরপরে বললেন যেটা বাইহাকিতে এসেছে অকজিতুকুম কোন সাহসে তুমি আমার কাছে তাওরাত পড়ো আমি যে বিধান নিয়ে এসেছি সেটা হলো বাইদ দীপ্তিমান উজ্জ্বল নাকিয়া স্বচ্ছ পরিষ্কার এই বিধানের সামনে তুমি বিকৃত তাওরাত পড়ো কেন এবার আপনাদের কাছে প্রশ্ন উত্তর দেন তাওরাত কার পক্ষ থেকে নাজিল হওয়া জোরে কথা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে কার উপরে নাজিল হয়েছে মৌসা আল্লাহ সাল্লামের উপর নাজিল হয়েছে এই তাওরাত মানত কারা ইহুদিরা মানত না আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত একজন নবীর উপরে নাজিল হওয়া একটা কম এটা মেনে চলত কোরআনের সামনে যদি দিনের সামনে যদি ইসলামের সামনে যদি আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ইনজিল যদি বাতিল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া জাবুর যদি বাতিল হয়ে যায় কোরআনের সামনে আপনি এবার উত্তর দিন মানব রচিত ইহুদি খ্রিস্টানদের রচিত কোনো মতবাদ ইসলামের কাছে চলবে কিনা চলবে তাহলে আপনি কিভাবে গ্রহণ করলেন আল্লাহ বলছেন আমি প্রত্যেক জাতির মধ্যে একজন রাসুল প্রেরণ করেছি তারা কি বলবে ও অবুদুল্লাহ তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো ওয়াজতানিবুত তাগুত তাগুতকে বর্জন করো আপনারা তাগুতের সাথেই আছেন তাওহিদ এবং তাগুত একসঙ্গে মিশ্রিত হলে নষ্ট হবে কি তাগুত কি নষ্ট হবে ভালো করে বুঝেছেন তো তাওহিদ আর তাগুত এক জায়গায় মিশ্রিত হলে নষ্ট হবে তাগুত তাই না কি নষ্ট হবে তাওহিদ হালাল আর হারাম একসঙ্গে মিশ্রিত হলে নষ্ট হবে হারাম কেন হারাম নষ্ট হবে কেন নষ্ট হবে না কেন হারাম তো নষ্টই একজনকে প্রশ্ন করেছে এক প্রোগ্রামে বলছেন এক গ্লাস পানির মধ্যে যদি পেশাব ঢালা হয় পানি নষ্ট হবে না পেশাব নষ্ট হবে বলছে পেশাব নষ্ট হয়ে যাবে মানে এতক্ষণ পেশাব কি ছিল ভালো ছিল পানির মধ্যে ঢালা মাত্র পেশাব কি হয়ে গেছে এইভাবে যদি বুঝেন তো জীবনে তাওহিদ আর তাগুত আলাদা করতে পারবেন না শিরিক আর তাওহিদ কখন আলাদা করতে পারবেন না ইমান আর কুফুর কখন আলাদা করতে পারবেন না কোনো দিনই না আমাদের অবস্থা হয়েছে এটা একদিকে পাশ্চাত্যের মতবাদ গ্রহণ করেছি কোন লজ্জায় একজন প্রফেসর বৃদ্ধ হয়ে গেছেন রিটার্ড পার্সন মুখে দাঁড়িয়ে কালমার্সের বই পড়ছেন আর বলছেন আমি দেখা করতে গেলাম তখন আফসোস করে বলছে বাবা যতদিন পর্যন্ত বাংলাদেশে কাল মার্কসের আদর্শ চালু না হবে ততদিন দেশে শান্তি হবে না কি বললেন আপনারা কাল বক্তব্য জানেন আমি বললাম যে স্যার কাল মার্কসে চিনেন তাকে চিনে না লাগবে না তিনি যে মতবাদ দিয়ে গেছেন এটা ইসলামের চেয়ে অনেক উত্তম আপনি বলেন এর দাঁড়ির কোনো দাম আছে এর কোরআন পড়ার কোনো দাম আছে ও আকিদাগতভাবে ইসলামের চেয়ে বেশি প্রাধান্য দেয় কাকে কালমাক্সের মতবাদকে it is not religion just manhood cates religion it is the আফিম the idea of God must be destroyed নৌজুবিল্লাহ কালমার্কসের বক্তব্য ধর্ম মানুষ তৈরি করেছে কথা ঠিক হ্যাঁ ধর্ম মানুষ তৈরি করেছে না মানুষকে তৈরি করেছে ধর্ম প্রত্যেকটা মানুষ ধর্মের উপরে জন্মগ্রহণ করেনি তেরোশো পঁচাশি নম্বর হাদিসটা খুলুন আল্লাহ রাসুল বলছেন কুল্লু মাউলিদিন ইউলাদুয়াল ফিতরা প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করেছে কিসের উপরে ইসলামের উপরে তার বাপ মা তাকে ইহুদি বানিয়েছে অথবা খ্রিস্টান বানিয়েছে অথবা তাকে পূজক বানিয়েছে কাল মার্কসের কথা ইট ইজ দ্য আফিম ধর্ম হলো মদের মতো আফিমের মতো এরা মদ খায় আর নামাজে যায় ঠিক আছে কথা যারা নামাজ পড়ে তারা কি মদ খায় কাল মার্স এত বড় মিথ্যা দিল কেন ইট ইজ দ্য আফিম the idea of God must be destroyed কি ভাষা বলছে অতএব যার হৃদয়ের মধ্যে গডের আল্লাহর ঈশ্বরের ধারণা আছে এই ধারণা তার বুক থেকে ছিনিয়ে নাও আমরা আল্লাহর ধারণা বুক থেকে বের করতে পারবো কোরআনও পড়ছে দাঁড়িও আছে নামাজও পড়ে আবার বলছে কাল মার্কসের আদর্শ বাস্তবায়ন হওয়া খুব জরুরি তাহলে এই নবী হিসাবে কাকে মানে কাল মার্কস মানে কি বুঝা বুঝেছে বৃদ্ধ বয়সে হেদায়তের নাম সবাই হেদায়ত পাই না চেষ্টাই করেনি আমি বললাম স্যার কোনোদিন আপনি কি বুখারি পড়েছেন যে বুখারি কি পড়বো বুখারির মধ্যে সব ইতিহাস লেখা আছে কোরআনের তাফসির পড়েছেন তাফসির পড়ে না মানুষের তৈরি করা শুধু কোরআনটাই পড়ি কি বুঝা বুঝেছে আল্লাহ বলেছেন আল্লাদিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয়াতটা সংকেত বহন করে আল্লাহ বলছেন যারা আমার পথে আসার চেষ্টা করে আল্লাহ বলছেন যারা আমার পথে চলার চেষ্টা করে যারা জান্নাতের পথে চলার চেষ্টা করে যারা সিরাতে মুস্তাকিম চাই যারা জান্নাত চাই সুবুলানা আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাদেরকে হেদায়ের পথে পথ দেখাবো আমি আপনি কি চেষ্টা করেছি চেষ্টা করলাম কখন কালমার্সের বইগুলো পড়ছে মতবাদের বইগুলো পড়ে পড়ে মাথাটা বুধ হয়ে আছে কিভাবে নেই কালমার্সের শিষ্য ছাত্র অ্যাঙ্গেলস বলছে The first word of religion is a lie to faith of Allah. বলেন নাউজুবিল্লাহ ধর্মের প্রথম কথাটাই মিথ্যা ধর্মের প্রথম কথাটাই মিথ্যা আল্লাহর প্রতি বিশ্বাস করা ধর্মের যে প্রথম কথা এটাই হলো মিথ্যাচার ও এই কথাগুলো আল্লামা আবদুল্লাহ কাফি আল কুরাইশি রেখে গেছেন আপনি তো কোনো পড়েননি আমি তার বই থেকে নিয়ে পড়ছি বলছি আপনি পড়েন পড়েন না কেন এই মতবাদ যদি কেউ বিশ্বাস করে তাকে মুসলমান বলা যাবে কিন্তু কাল মার্কস মরার সময়ে বলেছিল ও মাই গড এমন দাবন দেওয়ার দিছে দাবন বুঝেন তো এমন ডলা দিছে কে দিয়েছে ডলা কষ্টের চোটে মুখ দিয়ে ফেরাউনের মতো নাম বেরিয়েছে কে মাই যদি এই ইতিহাস জানতো পড়ত আসলে যারা সাম্যবাদে বিশ্বাসী সমাজতন্ত্রে বিশ্বাসী যারা কমিউনিস্ট মতবাদে বিশ্বাসী তারা কালমার্স কেউ চিনে না কালমার্সের মতবাদ কেউ চিনে না অ্যাঙ্গেলস কে চিনে না মাউসেদুনকে চিনে না এই কমিউনিস্ট সাম্যবাদ কেউ চিনে না পড়ে না জানে না খামা খাই খালি লাফায় আর কথা বলে পড়বে না তারা আপনি সেকুল আজম সম্পর্কে বলেন আজকে স্টুডেন্ট কনফারেন্সে বলেছি তুমি কেন দাওয়াতি কাজ করো না তোমার এলমের পরিধি খুব কম তুমি ধরো একটা একটা করে কালমার্সের উক্তি বের করে দাও যে কালমার্স এই নোংরা কথা বলেছে যে আল্লাহর ধারণার বুকের মধ্যে থেকে সিরিয়ে বের করে নিয়ে আসো ওই কালমার্সের মতবাদকে গ্রহণ করতে পারে ছেলে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো আর ছাত্রমৈত্রী করো তাই না তারা কিসের উদ্দেশ্য করে এক ছেলেকে দেখছি এতই আদর্শবান ছেলে নামাজ পড়ে না বিশ্ববিদ্যালয়ে বাসে উঠলে সে হেলপারি শুরু করে কি শুরু করে হেলপারি শুরু করে আমি একদিন বললাম আচ্ছা তুমি হেলপারি করো কেন আছে তো একজন বিশ্ববিদ্যালয়ের বাসে উঠে তো এটাই হলো মানব সেবা যেটা আপনারা বোঝেন না কি সুন্দর উত্তর দেখছেন কি সুন্দর উত্তর ছেলেটা কিন্তু সব কমিউনিস্টরা সবচেয়ে সব মানুষ এটা কি জানেন আপনি কমিউনিস্ট চলেছেন আপনি বলে দিন এটি চলেন একদিন তাদের বইগুলো পড়েন এমন সব কমিউনিস্ট নেতা চাইস্টুলে বসে সাধারণ লোকের সাথে চা খায় আমি এক নেতার সাথে এয়ারপোর্টে কথা বলছিলাম বলতে বলতে আমাকে বলছেন চলেন একজন একবার মানে কি কমরেড যাকে বলে আমার গাড়িতে উঠেন চলেন আপনাকে নামা দিব যে আপনার মতো একজন এত বড় সরকারি কর্মকর্তা আপনার গাড়িতে উঠা যাবে না আমি অন্য গাড়িতে যাই না কোনো সমস্যা নাই আসেন গাড়িতে না আপনার অফিসে নামাই দেব কি আচরণটা করলো আমার সাথে করলেন ওদের আচরণ ভালো ওই ছেলেটাকে বললাম ভাই তুমি নামাজ পড়ো না বলছে নামাজ দিয়ে দুনিয়ার কোনো পরিবর্তন হবে না কি বুঝা বুঝে মানব সেবা আপনি চিন্তা করেন কি বুঝা বুঝেছে যদি সেকুলারিজমের কথা বলেন যারা বলে আমরা ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী তাকে জিজ্ঞেস করেন ধর্ম নিরপেক্ষবাদ কাক কি বলে সে উত্তর জানে না সেকুলারিজম চিনেই না সেকুলারিজম সম্পর্কে তার কোনো ধারণাই নাই সেকুলারিজম মূল স্লোগান কি the religion to God religion should not be allowed come into politics it is merely matter between man and God communism secularism ধর্ম নিরপেক্ষতাবাদের প্রথম চূড়কাণ্ড হলো ধর্ম কখনো রাজনীতি অর্থনীতি সমাজনীতি মধ্যে ঢুকতে পারে না it is merely limiter between man and God এটা হলো আল্লাহ আর ঈশ্বরের সাথে আধ্যাত্মিক ব্যাপার এই ধর্ম রাজনীতিতে ঢুকবে না অর্থনীতিতে ঢুকবে না রাষ্ট্রনীতিতে ঢুকবে না সমাজনীতিতে ঢুকবে না শুধু মসজিদ আর মন্দির আর গির্জার চার দেওয়ালের মধ্যে শুধু মানুষ আর গডের মধ্যে কি হবে নম নম হবে আপনি বলেন তো দেখি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে উত্তর কি হবে উত্তর দেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদকে তুমি কিভাবে বলো এটা ধর্ম ঢুকতে পারবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাহাবাহাম রাষ্ট্র চালাননি ইসলামী অর্থনীতির মূলনীতি নাই যারা বলে ধর্মের সাথে রাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি সমাজনীতির কোনো সম্পর্ক নাই তারা নাম্বার ওয়ান জাহে তারা মূর্খ আল্লাহর নবী যেমন মসজিদের ইমাম ছিলেন তেমনি তিনি রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রনায়ক ছিলেন আল্লাহর নবী যেমন রাষ্ট্রনায়ক ছিলেন তেমনি তিনি যুদ্ধের সেনাপতি ছিলেন আল্লাহর নবী যেমন যুদ্ধের সেনাপতি ছিলেন তেমনি তিনি বাড়ির একজন মালিক ছিলেন অভিভাবক ছিলেন সর্বক্ষেত্রে ইসলাম দিয়ে গেছে আর আমরা ধর্ম নিরপেক্ষতাবাদের খুব সুন্দর সূত্র বের করেছি জানেন ইতিহাসটা জানে না আমি অতগুলো ব্যাখ্যা দেব না এই যে ভ্রান্তির বেড়া জেলা একামতে দিন এটার প্রতি খুব রাগ আপনাদের খুব রাগ শুধু পড়েই দেখেন শুধু পড়ে দেখেন সেকুলারিজম কি ন্যাশনালিজম কি আমি শুধু সূত্র বলেছিলাম একজনকে আপনি জাতীয়তাবাদে বিশ্বাসী ভালো কথা বলেন তো জাতীয়তাবাদের মূল সূত্র কয়টা এর আবার সূত্র দরকার হয় জাতীয়তাবাদ জাতীয়তাবাদ কখন তৈরি হয়েছে বলেন তাও বলতে পারে না কি বলবেন কি সূক্ষ্ম একটা জিনিস ঢুকা রাখছে বলছে কি বর্ণ অঞ্চল ভাষা কটা হলো হ্যাঁ গোত্র কটা হলো চারটা অর্থনীতি কক্ষ স্বাতন্ত্রিক কক্ষ একবারে লিখে রাখছে রিফারেন্স সহ এই চারটা কটা হলো কটা হলো চারটা তাই না চারটা ভাই কি শোনা শুনছে না তার কয়টা হলো ছয়টা কি সুন্দর করেছে বর্ণ ভাষা অঞ্চল গোত্র কটা হলো ভালো করে বুঝেন শাসনতান্ত্রিক কক্ষ অর্থনৈতিক কক্ষ এই হলো কয়টা ছয়টা বলেন তো এর মধ্যে ধর্ম আছে কিনা আছে অথচ ইউরোপের সবচেয়ে বড় মতবাদ এটা কেন একটা মতবাদের উপাদান যদি ধর্ম হতো সমস্যা ছিল বুঝে না এটা প্রথম বুড়া মতবাদ সতেরোশো উননব্বই সালে প্রতিষ্ঠা করলো খ্রিস্টানরা ইহুদিরা মিলে প্রথম সূত্রেই বাদ দিয়ে দিছে কাকে ধর্মকে আউট করেছে ও আপনার মাথাতে এটা ঢোকেনি তো আপনি কি বুঝবেন এই মতবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক আছে আমি কোন মুসলমান হয়ে এই আল্লাদ্রোহী কাফের মুশ্রেকদের তৈরি করা মতবাদ মানতে পারি এটাই হলো তাগু কিছুই না এগুলো বলে কোনো লাভই নাই ইসলামটা সম্পর্কে জানুন পড়াশোনা করুন আমি তরুণদের উদ্দেশ্যে বললাম আজকে যদি মোহাম্মদ সাল্লাম আদর্শ মানা হতো তাহলে বিশ্ববিদ্যালয়ে কোনো লাশ পড়তো না যদি আজকে মোহাম্মদ সাল্লামের আদর্শ মানা হতো তাহলে এই জেনা ধর্ষণ ব্যভিচা হত্যা খুন গুম ধর্ষণ বাংলাদেশে থাকতো না আপনি যতই চেষ্টা করেন বিভিন্ন আদর্শ আমদানি করবেন মানুষকে শান্তি দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত সম্ভব না ইনশাআল্লাহ অথচ তাদেরই বাপ একবারে মানে কি বলবো দার্শনিকদের বাপ বলে সাহিত্যিক বলে এটা সেটা ইত্যাদি উনিশশো সালে জর্জ বার্নার শ বক্তব্যে কি বলে গেছেন জর্জ বার্নার শ সম্পর্কে বলে কি করব। ওই ইসলামের শুধু সুনাম করেছে ইসলাম গ্রহণ করেছিল বুঝেননি কথা এদের কথা নকল করতে চাই না বুঝেননি কথা ইসলামের প্রশংসা করে ইসলামের তলে তলে বারোটা বাজাইছে ইয়াডিন ব্যাংকে ভাষণ দিল হাইরে কি ভাষণ দিল মোহাম্মদ সম্পর্কে অথচ সেই লোকটাই ইসলামের যত প্রযুক্তি সবগুলো ধ্বংস করে দিয়েছে কিন্তু প্রশংসা করেছে I believe man like Muhammad why টেসিলাম the dictation modern world he would succeed and solving is problem in way that would bring much needed peace and happiness কি সুন্দর উক্তি করেছে জর্জ বার্নার শ সে কি মুসলমান হয়েছিল তাহলে কি সুন্দর কথা বললো আমি বিশ্বাস করি মোহাম্মদের মতো একজন ব্যক্তি যদি পৃথিবী দায়িত্ব গ্রহণ করে সব দুর্নীতি অনাচার যত রকমের হত্যা সন্ত্রাস খুন গুম সবগুলোকে দূর করে দিয়ে গোটা পৃথিবীব্যাপী সুখ এবং শান্তির বন্যা বই দিতে পারত কি সুন্দর কথা বলেছে কিন্তু জজ বার্নার শাহ কি ইসলাম গ্রহণ করেছিল কেউ কেউ বলে জজ বার্নার নামটা চেঞ্জ হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না এত বড় জাহের লোক ইসলাম গ্রহণ করলে কিছু থাকতো আমি ওটা বলবো না আমি বলি যে তাদের সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে চিনতে হবে তাগুতকে তাগুতের জায়গায় রাখতে হবে তাওহিদকে তাওহিদের জায়গায় রাখতে হবে মনে থাকবে বলুন ইনশাল্লাহ